মমিন না কথাটা কেমন হয়ে যাচ্ছে ইমানের যে ভিত্তিগুলো আছে তার ভেতরে অন্যতম আল্লাহর উপরে বিশ্বাস করা কেয়ামত বিশ্বাস করা নাকি অথচ একজন রোগ বলছে আল্লাহ কেয়ামত আমি বিশ্বাস করি তোমাকে বিশ্বাস করি অথচ আল্লাহ বলছেন না তুমি মমিন না তাহলে কথাটা ঠিক কার আল্লাহর কথা ঠিক কেন কারণ আপনি যেটা বলছেন এটা আপনার মুখের কথা আপনার মনের কথা না মুখ দিয়ে বলার মতো মানুষে বাংলাদেশে অনেক হিন্দুকেও আপনি পাবেন কে না নেই কত হিন্দুকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন কালেমা পড়বে আপনার চাইতে আরো শুদ্ধ করি আমি বরিশালে যখন পড়তাম ওই সময় দেখেছিলাম কালেমা পড়ছে হিন্দু পর্যন্ত ওই যে নৌকা ডুবে যাচ্ছিল আমরা পড়ছি লাইলাহা ইল্লাহ সোবাহানাকা ইন্নি কুমকু মিনা সলিমিন আর ওই হিন্দু দাদা আর দাদি ও তো দেখলেই বোঝা যায় না বোঝা যায় না ও দেখছে লাইলাহা ইল্লাল্লাহ কি গো বললাম দাদা আপনি কোন ধর্মের কেন মানে মুসলমান হয়েছেন কবে আচ্ছা, মুসলমান হয়নি মুসলমান নিয়ে কালেমা পড়লেন আচ্ছা, দেখো যে ঝড় উঠেছে এ কালি দুর্গার কাজ না এখন আল্লাহ লাগবে কারণ এই ঝড় থামাতে কালী দুর্গার কাজ না এখন আল্লাহ লাগবে তো ওরাও জানে যে আল্লাহ ছাড়া এই ঝড় থামানো কালী দুর্গার কাজ না কিন্তু ও কি মমিন মুসলমান জান্নাত পাবে কারণ এটা ওর মুখের কথা কিসের কথা মুখে ওর মনে ওইটা নেই মনে কিন্তু ওই ওই দুর্গা কালী আছে এই জন্যই তো ওখানে যে মাথা নত করে আল্লাহ যেহেতু মনের খবরটা জানে এই জন্যে আল্লাহ মুখেরটা নেন না আল্লাহ নেন মনেরটা অথচ বাংলাদেশে আমরা কালেমার যে ব্যাখ্যাটা দেই ইমানের ব্যাখ্যায় আমরা কি বলি একরার বিল লিসান তাসদিক বিল জিনান আমল বিল আরকান এটা বলা হয় না এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করে দেখেন তো এই সংজ্ঞা কি কোনো জায়গায় আপনি পেয়েছেন এটা কিন্তু মুখের কথা মানুষের মুখে মুখে চলে আসছে কোনো কিতাবে এই সংজ্ঞা আমি অন্তত পাইনি কেউ যদি পেয়ে থাকেন বলেন নেই ইমানের সংজ্ঞা একরার বে লিসান তাজ দেখবে জেনান আমল বে আর কান না কখনোই না কারণ মমিন আর মুসলিম এক এক কথা না তাহলে আল্লাহ মুসলমানদেরকে না মমিনকে ডাক দিয়ে কোনো সময় মুসলমান হওয়ার কথা বলতেন না কোরআনে বহু জায়গায় আল্লাহ দিয়েছেন ইয়াজুহাল্লা দিন আমানু এরপরে আসে শেষের দিকে ওলা তামতন্না ইল্লা ওয়াং তো মুসলিম আল্লাহ ডাক দিলেন কাদেরকে ইমানদারকে মমিনদেরকে কাদেরকে ডাক দিয়েছেন কি বললেন না না জিনা মানুষ হে মমিনরা হে মুসলমানরা ইমানদারেরা অলা তামতন না ইল্লা আংত মুসলিমন মৃত্যুবরণ করো না যতক্ষণ মমিন না হতে পারো হ্যাঁ হ্যাঁ মুসলিম না হতে পারো তাহলে বোঝা যাচ্ছে যে মমিন আর মুসলিম এক জিনিস না কথা বুঝতেছেন তাহলে আমাদের তো অবশ্যই ইমান আছে এই জন্য আমরা আমাদেরকে মমিন বলে কিন্তু মমিন হলেই জান্নাত পাবেন বিষয় এমন না মমিনের সাথে কি লাগবে মুসলিম মুসলিমদের কাজ হচ্ছে আমল করা কি করা আমি এই আমলটার একটা গুরুত্ব বোঝানোর জন্য একটা সাবজেক্ট আজকে বানিয়েছিলাম আমি যদিও আয়াত পড়েছি সোরা ফাতেহার গুরুত্বপূর্ণ তিনটা আয়াত আমি শুধু একটু টাচ দিই কারণ এই ভ্রান্ত ধারণাগুলো আমাদের কাটা দরকার এক একশো ভাগ সঠিক আমি তা বলছি না আমার এই চিন্তা ভাবনা এই গবেষণায় ভুলও হতে পারে আপনাদের যাদের বড় বড় মাথা আছে আপনারা আরও চিন্তা করেন দেখবেন আপনার বিশেষ করে অনেক ধারণা কেটে যাবে ভ্রান্ত যে ধারণাগুলো এতদিন উকি ঝুঁকি মারে এক নাম্বারে কি আল্লাহ তালা না অল ওয়াজনু ইয়াউমাইজিনিল হাক কেয়ামতের দিন যে আল্লাহ ওজন দেবেন এটা হক বা সত্য এটা কি মিজানের যে পাল্লা আমরা বলি মিজানের পাল্লায় আল্লাহ ওজন দেবে এটা কি মিথ্যা এটা কোরআনে কারিমের সোরা আরাফের সাত নাম্বার সোরা আট নাম্বার আয়াত অল অজনু ইয়াউমাইদিনিল হাক ফামাং সাকুরাত মাওয়াজিনহ ফাউলাই কাহমল মফলিহন যার ওজনের পাল্লা ভারী হবে বেশি হবে আমার আল্লাহ তাকে সফল জীবন দান করবে বা সে সফল হবে এরপরে আছে অন্য কথা আমরা মূল কথায় আসছি বাংলাদেশের এই ধারণাটা বিশেষ করে আমরা জানি কি আমাদের দিন আল্লাহ মিজানের পাল্লা এভাবে নিয়ে আসবে দাড়ি পাল্লার মতো নাকি এভাবে দাঁড়ি পাল্লার মতো পাল্লা নিয়ে এসে সাওয়াব এক পাল্লায় তুলে দেবে আর গোনা এক পাল্লায় তুলে দিয়ে টান দেবে যেদিকে ভারী হবে সেই দিকে আল্লাহ দিয়ে দেবে এটা আমরা জানি তো নাকি না আপনি মিথ্যা বলবেন না এটা আমরা জানি না মিজানের পাল্লা তো এরকমই এবার আমরা একটা বাস্তবে নিয়ে যাচ্ছি আপনাকে যেহেতু আপনার মাথায় মগজ আছে আমি আবার বলছি এটা ভুলও হতে পারে মানুষ গবেষণা করলে ওইটা ভুল যদি হয় তাহলে একটা সাপ হয় আর যদি সঠিক হয় তাহলে ডবল সাহাব হয় আমার মাথা তো ছোট ভুলও হতে পারে আপনাদের বড় বড় মাথা যাদের এই যে ওনার মাথা অনেক বড় মাথা এরকম বড় বড় মাথা যাদের আছে একটু খাটান তো খালি মাথার ভেতরে মগজ রেখে দিলে হবে না খাটাতে হবে আপনাকে এই জায়গায় আমরা মাপের যে এককগুলো বুঝি মাপ দিতে হলে এই মসজিদটা কেউ যদি বলে ভাই এই মসজিদটা আমাকে মেপে দিন বা ওজন করে দিন আপনি কিভাবে মাপবেন দাড়ি পাল্লায় তুলে দেবেন দৈর্ঘ্য প্রস্ত এটা ফিতা লাগবে মিটার লাগবে গজ লাগবে দড়ি লাগবে যাই বলেন এ পর্যন্ত বুঝেছেন তাহলে এটার মাপের একক হচ্ছে মিটার গজ ফিতা দৈর্ঘ্য প্রস্ত এর বাইরে আর কিছু আছে আরও যদি থাকে আপনি নিয়ে আসেন অসুবিধা নেই তাহলে এইটা মাপতে হলে দাঁড়ি পাল্লা এটা লাভ মাপতে হলে মিটার লাগবে দ্বিতীয় নম্বরে আমরা তরল কোনো বিষয় যে পানি দুধ এগুলো যদি কেউ মাপতে চায় এ মনে হয় গজ লাগবে মিটার লাগবে কি লাগবে মাপবেন কাজ মানে তো আমল আমল মানে কি আমল আরবিতে বলে আর আরবির বাংলা কি কাজ এখন এই কাজ তো আপনি ওজন করবেন এই কাজটা ওজন করার জন্যে দশ কেজি কাজ তুলে দেবেন দাড়ি পাল্লার এক পাল্লায় আর দশ কেজি কাজ আর এক পাল্লায় এরকম নাকি তাই আমরা তো এতদিন এটাই জানি আমল মানে কাজ আর আমল করলে হয় ভালো আমল করেন না খারাপ আমল ভালো আমল হলে সবাব খারাপ আমল হলে গোনা তাহলে কেয়ামতের দিন যদি আপনার এই আমল আল্লাহ মাপে দাড়ি পাল্লায় আপনি বলছেন নিজেই বললেন যে মিজানের পাল্লায় আল্লাহ মাপ দেবে আর এই বিশ্বাস নিয়ে আমরা যারা আছি কেয়ামতে আল্লাহ যদি মাপ দেয় ও দাড়ি পাল্লার মতো মাপ দেবে এখন কিরকম মনে হচ্ছে তাহলে মাপ দেবে কি করে একটা কাজ বা একটা আমল একটা কাজ মাপতে হলে কি লাগে পাল্লা লাগে না সিসি লাগে মিটার তো এক একটা ধরন এটার ধরন কি হবে বলেন এই কাজ আমি মাপবো কি দিয়ে হ্যাঁ এই কাজ মাপতে হবে গুরুত্বের ভিত্তিতে আপনারা এর সাথে যদি একমত থাকেন তাহলে আমি পরে যাবো কাজ মাপতে হলে গুরুত্ব দেখা লাগে যে কাজটা ও গুরুত্ব দিয়ে করেছে কিনা এই জন্য কোরআন জানিয়েছে আল্লাদি খলাকল মাউতাওয়াল হায়াতা লিয়াবুলুকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ কিন্তু আকসারও আমালা দেয়নি যে আমি বেশি কাজ দেখতে চাই তা না আল্লাহ বলেন আহসানু আমালা আহসান ইসমে তাবজি আবার আল্লাহ হাসানুন আমালুনও দেননি কে দিয়েছেন আহসানো আমালা ইসমে তাবজিল সবচাইতে ভালো করে যেন কাজটা মানুষ করে অথবা ভালো কাজ করে আমার কাছে আসতে পারে তাহলে কাজটা যদি মাপতে হয় কাজ মাপার একক হচ্ছে গুরুত্বের ভিত্তিতে কিসের কাজটা আপনি মন দিয়ে করছেন অথবা কর্তব্য নিয়ে করছেন দায়িত্ব নিয়ে করছেন গুরুত্ব দিয়ে করছেন এটা হচ্ছে মাপার যন্ত্রের নাম কাজ মাপতে হয় গুরুত্ব দিয়ে কি দিয়ে সবাই বলেন কি দিয়ে এবার জায়গা মতো এসেছেন এইটা যদি আপনার ব্রেনে ক্লিয়ার থাকে যে হ্যাঁ কাজ মাপতে হয় গুরুত্ব দিয়ে তেল মাপতে হয় লিটার দিয়ে সিসি দিয়ে জমি মাপতে হয় মিটার দিয়ে গজ দিয়ে এ পর্যন্ত যদি বুঝে থাকেন আপনাকে আমি কাজ মাপা এবার দেখাবো নামাজ থেকে প্রায় উনিশটা শিক্ষা আমরা বের করতে পারি নামাজের প্রথম শিক্ষা হচ্ছে নামাজের ভেতরে মৌলিক কিছু বিষয় আল্লাহ দিয়েছেন নামাজের মৌলিক বিষয় হচ্ছে তেরোটা কয়টা মৌলিক মানে আসল আর আমরা আরবিতে যেটা বলি যার নাম ফরজ যার নাম কি নামাজের ফরজ কয়টা বাইরে ফরজ সাতটা না হয়নি ভেতরে হচ্ছে বাইরে হচ্ছে ছয়টা ভেতরে সাতটা আপনারা নামাজের ফরজ জানেন আমি ভুল বলছি আপনি ধরে দেবেন তো নামাজের ফরজ কয়টা তেরোটা ভেতরে আর বাইরে মিলে ভেতরে বেশি না বাইরে বেশি বাইরে বেশি নামাজের মতো একটা ফরজ গুরুত্বপূর্ণ এবাদত পালন করতে গিয়ে ভেতরের ফরজ পরে আগে বাইরে তাও বাইরের ফরজ বেশি কোনটা বেশি কোনটা বাইরে যে ফরজ বেশি কোনটা বেশি আপনি যতক্ষণ না বসবেন আপনাকে গলিয়ে খাওয়াবো তারপরে সামনে যাব ও আন্দাজে পেঁচাল পাড়ার ভেতরে নেই আমি বলেই গেলাম আর আপনি শুনিয়েই গেলেন সে আড়াই ঘন্টা পরে জিজ্ঞাসা করছে কি বললাম এখন বলছেন রাধা কার নাম তো আমি বলে কি করবো অথচ এই আড়াই ঘন্টা শুধু রাধার কাহিনী বলিস এখন রাধা কার নাম ও এখনও টের পাইনি এরকম মোসানবীর কাহিনী আড়াই ঘন্টা বলে কোনো লাভ নেই আপনি পাঁচ মিনিট শোনেন নামাজের ফরজ আল্লাহ নিজে দিলেন তেরোটা ভেতরে বেশি না বাইরে বেশি বাইরে বেশি কোনটা শরীর পাক কোনটা শরীর পাক করা ফরজ না এটা যদি কারো না থাকে সে যত সুন্দর করে আসুক নামাজ হবে নামাজ হবে এবার শরীর পাক বলতে আল্লাহ কি বুঝিয়েছেন শুধু সাড়ে তিন হাত বডি বলেন না কেন না এই শরীর মানে আপনার সাড়ে তিন হাত বডি এই শরীর মানে আপনার পরিবার এই শরীর মানে আপনার সমাজ এই শরীর মানে আপনার রাষ্ট্র এই শরীর মানে পৃথিবী যে যেখানে আছে তার আয়ত্ত অতটুকু এই জন্যে তো নবীজি জানিয়েছেন তামাম দুনিয়া একটা শরীরের মতো তামাম দুনিয়ার মুসলমানরা কিসের মতো শরীরের মতো শুধু না একটা শরীরের মতো জাসাদিন ওয়াহিদিন দিয়েছেন একটা শরীরের মতো শরীরের মতো তাহলে একটা শরীরের ভেতরে যদি নাকে কামড় দেয় টের পাচ্ছে কোথায় মাথায় আপনি নামাজের ভেতরে দাঁড়ানোর আগে আল্লাহ চায় যে আপনার শরীর পাক হোক এই শরীর মানে আপনার সাড়ে তিন হাত বডি আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার পৃথিবী তাহলে পৃথিবীর যিনি দায়িত্বে আছেন তিনি নামাজ পড়লে তামাম পৃথিবী তাকে পাক করা লাগবে বাংলাদেশের যিনি দায়িত্বে আছেন তিনি যদি নামাজ পড়তে চান তার ফরজ হচ্ছে বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এলাকা পবিত্র করা লাগবে আমির হামসা যদি নামাজ পড়ে আমার একজন বউ আর দুইটা মেয়ে তাহলে চারজনের দায়িত্ব আমার এই চারজনের এরিয়ায় আমি যতক্ষণ নামাজ পড়ি এই চারজনকে অন্তত পবিত্র রাখা লাগবে আমার বউ ওইদিকে পর্দা করা ছাড়া সে অপবিত্র হয়ে গেছে পর্দা না করলে মেয়ে লোক কি হয়ে যায় কথা বলা লাগবে আমার কথার অর্থ কি বুঝতে পারছেন আমি কোন দিকে যাচ্ছি আমরা যদি এই রকম নিয়ত নিয়ে নামাজে দাঁড়াতাম তাহলে যে যে জায়গায় আসি একজন মেম্বার একজন চেয়ারম্যান একজন মেয়র একজন এমপি একজন মন্ত্রী একজন প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতি আর একেবারে সে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত নামাজের আর কিছু লাগে না শুধু তেরোটা ফরজের এই প্রথম ফরজটা যদি মানুষ একটু চিন্তা ভাবনা করে নামাজে দাঁড়াতো পৃথিবী তো জান্নাত হয়ে যাওয়ার কথা যেই শরীর যেই যেই পরিবার যেই সমাজ যেই রাষ্ট্র যেই দুনিয়া পবিত্র থাকবে সেখানে ঘোষ চলবে সেখানে ঘোষ থাকবে জেনা থাকবে শুধু ধর্ষণ থাকবে যেটা চলছে তাহলে বোঝা যাচ্ছে আমাদের অন্তত নামাজের মৌলিক বিষয়ের প্রথমটা এখন কারো জীবনেই নেই খালি সুন্দর করে গোসল করে তিন চারটি পল্ল জামা গায়ে দিয়ে আসলে হবে শরীর পাক করার মতো কায়দা এখন আমার শরীর সাড়ে তিন হাত বডির ভেতরে যারা এসেছি এখানে অধিকাংশ শরীরের ভেতরে হারাম জিনিস ঢোকানো এখন যদি বলেন না আমি হালাল খাবার খেয়ে আসলাম অনেক মানুষ এখানে আছে তার বনের জমি ফাঁকি দিয়ে জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে ওই জমিতে যে খাদ্যগুলো উৎপন্ন হয় ওইটা খেয়ে এসে আল্লাহ আকবার বলছে ওর শরীর পাক না না পাক অত কেয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলে কবুল নবীজি বলেন কাবা শরীফের গিলাপ ধরে লোকটা কাঁদে অথচ আমার আশ্চর্য লাগে ও বলছে আল্লাহ তুমি আমারে মাফ করো তো ওরে আল্লাহ মাফ করবে কি করে ওর সাড়ে তিন হাত বডির ভেতরে যে পোশাক ওটা হারাম টাকা দিয়ে কিনা এমনকি ওর যে রক্ত রক্ত হারাম টাকা তৈরি তো ও আল্লাহ আল্লাহ বললে আস্তাক ফিরল্লাহ বললে আল্লাহ কবুল করবে কোন কারণে কারণ ওর তো কবুল করার মতো কিছু নেই নবীজির কথা ছিল ছোট্ট ব্যাখ্যা ছিল অনেক বেশি এই জন্য নামাজের এই মৌলিক বিষয় থেকে যদি আপনি শিক্ষাটা নিতে পারতেন বাংলাদেশ সহ বিশ্বে হাজার হাজার মানুষ অন্তত শিরিক বেদাত কুফরি এবং কবিরা গোনা ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিত যদি মানুষ বুঝতো এভাবে আমি যে এককগুলো বললাম পরিমাপের তাহলে মৌলিক জিনিস একটা বাদ গেলে মনে করেন তেরোটা ফরজের একটা বাদ দিলেন আর বারোটা সুন্দর করে আদায় করলেন আপনার সওয়াব হবে কি হবে কিচ্ছু হবে না ফুল শেষ নামাজের তেরোটা ফরজের একটা যদি বাদ যায় বারোটা আদায় হয় নামাজ কি কমপ্লিট না শেষ সবাব দুইটা হবে না হাফ হবে কিচ্ছু হবে না জিরো হবে শূন্য হবে কিচ্ছু পাবেন না আল্লাহ এটা নামাজ থেকে দিতে চেয়েছেন যে মৌলিক বিষয়টা যদি মানব জীবনে ঠিক থাকে তাহলে অন্যান্য যে অমৌলিক বিষয়গুলো আছে আমি আল্লাহ ওইগুলো মাফ করে দেব এই মসজিদের মৌলিক বিষয় হচ্ছে সাদ আর এই খুঁটিগুলো কথা বলা লাগবে এই সাদ আর খুঁটি হচ্ছে মৌলিক যদি থাকে তাহলে মানুষ বলবেন না এটা মসজিদ সাদ আর খুঁটি বাদ দিয়ে অমৌলিক কি এই মাইকটা এরপরে ফ্যান এই লাইট তারপরে যে ঘড়ি এই যে মাইক এগুলো যে ভিডিও ক্যামেরা এগুলো কি মৌলিক না অমৌলিক এগুলো না হলেও চলে কিন্তু মৌলিক যে দুইটা বললাম ও দুইটার একটা যদি না থাকে মসজিদ কেউ বলবে সবাই বলেন বলবে তাহলে আপনাকে আজ যদি কেয়ামতের দিন আপনার আমল নামা আল্লাহ মাপতে চাই গুরুত্বের ভিত্তিতে যদি মাপে তাহলে আপনার আমল নামার ভেতরে মৌলিক বিষয় যেন বাদ চলে না যায় এটা খেয়াল করে আমার কথার ওজন যারা টের পেয়েছেন আলহামদুলিল্লাহ আপনি টের পেয়েছেন আমি কি বলতে চাচ্ছি এটা যদি আজ আমরা বুঝতে বুঝে নিতে পারতাম আপনার বিবেকই বলতো না অন্যায় করা ঠিক হচ্ছে না আমি অন্যায়ভাবে মানুষকে ফাঁসির রায় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি আর নামাজ পড়ছি এ নামাজের ফল হবে দুইশোটা না জিরো কেচ্ছু হবে না জিরো হবে কারণ আপনি মৌলিক জিনিস বাদ দিয়ে দিয়েছেন মানুষ হত্যা করা কবিরা গুণা কি গুণা হ্যাঁ এই গোনাটা হবে কখন এই গোনার আবার শ্রেণী বিভাগ আছে শুকুরের গোস্ত খেলেও গোনা হয় না হয় শকরের গোস্ত খেলে গোনা হয় না ইন্নামাল হাররামা আলাইকুমল মাইতাতা ওয়া দামা ওয়াল আহমাল খিনজির অমা উহিল্লা বিহিলে গয়রিল্লা ফামানিত তুর্রা গয়রা বাগে ওয়ালা আদিং ফালা আলাই বিস্তারিত কথা আছে সোরা বাকারার ভেতরে আল্লাহ তালা বলেন তোমাদের জন্য আমি হারাম করে দিলাম রক্ত শুকুরের গোস্ত আর আল্লাহ বাদে যেটা জবাই করা হয় অন্যের নাম দিয়ে এগুলো হারাম এগুলো কি কিন্তু তার জন্য গোনা হবে না ফামানিত তুর্র গয়রা বাগে ওয়ালা আদিন ফালা ইসমা আলাই তার জন্য কোনো গোনা নেই যে লোকটা সীমালঙ্ঘন না করে অবাধ্য না হয়ে এই কাজ করতে বাধ্য হয় এ কাজ করতে বাধ্য হয় মরুভূমির এমন জায়গায় আপনি জাহাজ থেকে পড়ে গেছেন প্লেন থেকে পড়েছেন যেখানে খাবারের কিচ্ছু নেই শুধু শুকর আছে কি আছে শুকর খাওয়া কি কিন্তু এই জায়গায় আপনি এই গোস্ত না খেলে মরে যাবেন এখানে খাওয়া আপনার জন্য কি জায়েজ আছে কিন্তু কতক্ষণ জায়েজ যতক্ষণ পর্যন্ত আপনার সহব্বায় স্বাদ না আসে মানে মারা যাচ্ছেন যাচ্ছেন ভাব যদি খেলেই আপনি বেঁচে যান এইরকম অবস্থায় অতটুকু খেতে পারবেন যতক্ষণ আপনার জহব্বায় স্বাদ না আসে স্বাদ এসে গেলে আর খাওয়া যাবে তাহলে শকরের গোস্ত সবসময় কি হারাম কথা বলা লাগবে মানুষকে ফাঁসির রায় দিলে আপনি কাফের হয়ে যাবেন বিষয়টা এমন না আপনার বাস্তবতা আল্লাহ দেখবে যে আপনি কি কোন জায়গায় পড়ে এগুলো করলেন আজ অনেকেই তো আবেগে আপ্লুত হয়ে খুশির ঠেলায় মানুষকে হত্যা করছে আমি নাম নাই নাই নিলাম কত মানুষ এরকম ধান্দায় আছে এরপরে যারা এই যে ধর্ষণ করছে একে জানে না ধর্ষণ করা কবিরা গোনা জানার পরও আনন্দে করছে ক্ষমতার বলে করে আবার মিষ্টি বিলাচ্ছে যে কাজের মতো কাজ করলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আটানব্বই সালে আমরা দেখেছিলাম আনিসুর রহমান মেহেনুর নামে একটা লোক জসিম উদ্দিন ভালো নাম একশোটা মেয়েকে ধর্ষণ করার পরে আনন্দে মিষ্টি বিলিয়েছে একে জানে না যে জেনা করা ধর্ষণ করা কবিরা গোনা জানে না করেছে কয়টা এ তো চাপে পড়ে করিস এক কথা বলে না কেন ইচ্ছা করে না ইচ্ছা করে করেছে বলেই তো মিষ্টি খাওয়াচ্ছে এই অবস্থায় আপনি চলতেই থাকবেন গোনা আনন্দ চিত্রে আমরা জানি যে কবিরা গোনা কোনো মানুষ যদি আনন্দ চিত্রে করে তাহলে ওই জেনা যখন করছে মনে করেন যতক্ষণ জেনা করবে অতক্ষণ তার কাছে ইমান কথা বলা লাগবে ও যদি ওই জেনা থেকে ফিরে এসে তাও বা না করে তার কাছে ইমান আর আসবে ওই অবস্থায় যদি মারা যায় ও ইমান নিয়ে মরে গেল না বেঈমান হয়ে আর যে মানুষগুলো পৃথিবীতে ফাঁসির আদেশ দেয় সবাই কিন্তু চাপে পড়ে দেয় না অনেকে আনন্দ চিত্রে দিচ্ছে অনেকে ইচ্ছা করে দিচ্ছে আর যতক্ষণ এই গোনা ইচ্ছা করে করছে ততক্ষণ তার কাছে ইমান যদি এ লোকটা তাওবা করে ফিরে না আসে ওই ইমান নিয়ে মরতে পেরেছে এই জন্য আমরা দেখেছি অনেক বেঈমানের জন্য ফামা বাকাতা আলাইহিমুসামা আর দোয়া মাখানু মুংসরিন সরা দোকানের উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন এমনও মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় ওর জন্য আকাশেও কেউ কাঁদে না জমিনেও কেউ কাঁদে না ইন্না লিল্লাও কেউ পড়ে না এই ইন্না লিল্লা যে পড়ে না এর বাস্তব প্রমাণ বাংলাদেশেও আমরা পেয়েছি না পাননি যে লোকটার জন্য ইন্না লিল্লাও কেউ পড়ে না আরও আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহর সৃষ্টি মানবতায় যদি তার উপরে এত রাগ হয় আল্লাহর কি মনে হয় কোনো রাগ নেই আল্লাহর যে রাগ আছে তার প্রমাণ কি অমা কানো মংজরিন আল্লাহ বলেন ওদেরকে আমি অবকাশ দেই না ছাড় দেই না কিন্তু ছেড়ে দেই এই জন্য গোনা যারা করতে চায় তাদেরকে আল্লাহ ছাড় দেয় ছেড়ে ছাড় দেয় ছেড়ে ছাড় দেয় ছেড়ে আপনাকে আমি সাবধান করলাম মৌলিক বিষয়গুলো ঠিক করেন মানুষ যদি এটা অন্তত মিজানের পাল্লার এই শিক্ষাটা নিতে পারতো বাংলাদেশে অনেক গনার কাজ অন্তত ছেড়ে দেওয়ার জন্যে যদি নাও পারতো চেষ্টা চালাতো কারণ আমার মৌলিক বিষয়ের একটা শেষ হয়ে গেলে আমার সব শূন্য হবে কি হবে মেজানের পাল্লার মাপ কি আপনার মাথার ভেতরে এখনও ওই ওই ধারণায় আছে না একটু চেঞ্জ হয়েছে যদি না বসেন আপনি দরকারে নামাজের পরে ফের বসেন আশা করছে আপনি যে ধারণায় আছেন এই ধারণা পাল্টিয়ে যদি মাপের একক এইভাবে নেন যে আপনার কাজ টানলা গুরুত্বের ভিত্তিতে মাপবে আর এর দলিল হচ্ছে সরা মুলুকের দুই নাম্বার আয়াত আহসানু আমালা আমালুন দেয়নি আহসানু এসমে তাপসিল আমালা একালি টান আছে আমি ব্যাখ্যায় যাচ্ছি না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মৌলিক বিষয়গুলো যদি আমরা পালন করে যেতে পারি অমৌলিক ছোটোখাটো কোনো ভুল থাকলে আল্লাহ রাবুল আলমিন মাফ করে দেবে আল্লাহ যে মাফ করবে ছোট বিষয়গুলো কোথায় আছে সোরা নজমে উনত্রিশ সাতাশ নাম্বার পাড়া আট নাম্বার পৃষ্ঠায় না ছয় নাম্বার পৃষ্ঠায় আছে আল্লা দিনা এজিতানি বোনা কাবায় আল ইসমিওয়াল ফাবাহিসা মামা আল্লাহ তালা বলেন যদি তোমরা বড় বড় গোনা থেকে বেঁচে থাকতে পারো আমি আল্লাহ ছোটখাটো গোনাগুলো নিজের ইচ্ছায় মাফ করি তা আমাদের উচিত হচ্ছে বড় গোনা যেমন সৌদ ঘোষ ফাইল আটকিয়ে মানুষের ফাইল আটকিয়ে টাকা নেওয়া অথবা যে যেখানে চাকরি পাওয়ার কথা চাকরি দেয় না ঘোষ ছাড়া এগুলো ছোট অপরাধ এক কথা বলেন না কেন এই অপরাধগুলো যদি কমে যায় এই সমাজ জান্নাত হয়ে যাবে না আমি তো এইটা বোঝাতে চাই মানুষ বলে আপনার ওইটা বলার দরকার কি খালি নামাজের বয়ান করে মানুষের নামাজই হয় তো নামাজ পড়ে করবে কি অত মৌলিক বিষয়গুলো ঠিক নেই হওয়া চাকরি দেয় না ঘুষের কারণে না এরকম অফিস নেই আপনার দ্বারা কত মানুষ অশান্তিতে আছে আর আপনি নামাজ পড়লেই জান্নাত পেয়ে যাবেন বিষয়টা অত সহজ না এই জন্য বাস্তবতা আগে ঠিক করেন কত মানুষ দেখি নামাজ পড়েও বড় বড় দাড়ি নিয়ে জোব্বা গায়ে দিয়ে মাথায় পাগড়ি বেঁধে তসবি টিপতেছে অথচ দুইশো টাকার জন্য ফাইল আটকে রেখে দিয়েছে সই করে না নাকি বেশি করে ফেললাম এটা আমি নিজেও জীবনে দেখেছি আমার বিশ্ববিদ্যালয়ে আমি অনার্সের সার্টিফিকেট তুলতে গিয়ে পেয়েছিলাম ওই সময় বড় দাড়ি নিয়ে জোব্বা গায়ে দিয়ে মাথায় সুন্দর টুপি মাথায় দিয়ে তসবি টিপতেছে বললাম স্যার আপনি আমার সার্টিফিকেটটা দিয়ে দেন বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তো করছি কিছুক্ষণ পরে বলছে তাড়াতাড়ি করো আমি জহরের নামাজে জামাত ধরবো স্যার আমিও তো তাড়াতাড়ি করছি আমি গাড়ি ধরবো মাথা এবার তুলে বলছে যে এক হাজার টাকা বের করো আমি জহরের নামাজে জামাত ধরবে আমি জানি যে সার্টিফিকেট আমি আজকে আর পাবো না কারণ ও তো জীবনেও দেবে না যা বলার বলে যায় অন্তত ও যদি বদলি হয়ে যায় তখন সার্টিফিকেট নিয়ে যাব তাহলে আপনি জোহরের নামাজে জামাত ধরবেন কিসের নামাজ আপনার আপনার জন্যে এই দাড়ি না আপনার জন্যে এই টুপি আপনার না কারণ এই টুপি যিনি মাথায় দিয়েছে দাড়ি যার মুখে তিনি মানুষকে এইভাবে এক হাজার টাকা বের কর কোনো দিন বলেননি এ কথা বুঝতেছেন জহরের নামাজে জামাত ধরা আপনার জন্য ফরজ অবশ্যই কিন্তু এখানে আপনাকে সরকার আটটা ঘন্টা ছাত্রছাত্রীদের জন্য কিনে নিয়েছে আপনার দায়িত্ব হচ্ছে ছেলেমেয়েরা আসবে সই করে সেল মেরে আপনি ইসলাম করে দিয়ে দেবেন যা কারণ বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট ওইভাবে দেয় তা আপনি এই দায়িত্বের জন্য সরকারের কাছে প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পান তাহলে ওইটা যদি দশ মিনিটে জহরের নামাজে জামাত ধরবেন সেজদা দেবেন ওটা স্বভাব হয় এবাদত হয় তো এইটা কি ওখানে দশ মিনিটের এবাদত আর এখানে আট ঘন্টার এবাদত ওইটা মৌলিক এটাও মৌলিক কথা বুঝতেছেন যে মৌলিক কোথায় আছে কোরআনে কারিম জানিয়ে সাইদা নদিয়া লিসসালাতি মে ইয়াউমিল জুমআতি ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ভেতরে আছে আল্লাহ তালা বলেন যখন নামাজ শেষ হয়ে যাবে তখন জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো যার যেখানে কর্মজীবন আছে ওখানে যাও কিন্তু সাবধান ওই কর্মজীবনে যে যেন আমি আল্লাহকে ভুলে যেও না কারণ আল্লাহ জানে যে নামাজে মানুষ এমনি আমাকে ডাকবে নামাজে এসে আল্লাহ আকবর বলবে সুবাহানা রব্বিয়াল আল্লাহ বলবে সুবাহানা রব্বিয়াল আসিম বলবে সামি আল্লাহ হলিমান হামিদা বলবে আমি জানি না জানি না কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কর্মজীবনে যেয়ে ওখানে আমি আল্লাহকে স্মরণ করা মানে কি আমি আল্লাহর বিধান মতো কাজ করা অত সহজ না অনেক চাপ আসবে অনেক ঝামেলা সহ্য করে টিকে থাকা লাগবে এরকম অফিস নেই অনেকে টিকে থাকতে চায় কিন্তু পারে না ওপরওয়ালার কারণে ওপরওয়ালা মানে আল্লাহ তালা ওপরওয়ালা মানে ওনার উপরে যারা আছে তারা এইসব জায়গায় টিকে থাকা যে কত কঠিন নামাজের চাইতে ওই অফিসটা ঠিক রাখা কঠিন কারণ এটাও মৌলিক ছিল ওইটাও মৌলিক ছিল একটা আদায় করলেন আর একটা করেন নাই না আপনার জীবনের এবাদত কি হবে জিরো বা শূন্য এই জন্য কোরআনে কারিমের খফাত সাকলাত মাওয়াজিন এই শব্দগুলোর অর্থ আমরা অনেকেই গোপন করে রেখেছি বলতে চাই তাফিমল কোরআনে সাকলাত শব্দের শাব্দিক অর্থ দেওয়া আছে ভারী বা বেশি আর খফাত শব্দের শাব্দিক অর্থ দেওয়া আছে হালকা বা সৈন্য মাওয়াজিন শব্দের শাব্দিক অর্থ দেওয়া আছে বেশি বা ভারী এই শব্দগুলো আমরা এই দেশে প্রচলন নেই আগেকার যে তাফসিরগুলো আপনি দেখবেন এখানে এরকম শব্দ দেওয়া নেই শুধু তাফহিমে একটু ইঙ্গিত দেওয়া আছে তাফহিমুল কোরআনে শুধু ইঙ্গিত দেওয়া আছে বাকি তাফসিরগুলোতে আমি এই অর্থ পাইনি কেউ মিজানের শব্দের শাব্দিক অর্থ লিখেছে মিজান মানে পাল্লা মিজান মানে কি এই কারণেই মানুষ মনে করে সুদ খায় তাতে কি সুদ খেয়ে নাই পঞ্চাশটা গোনা হলো নামাজ তো পড়ছি সেখানে আরও একশোটা স্বভাব হবে দাড়ি পাল্লায় যদি আল্লাহ তুলে দেয় এদিকে যাবে একশোটা স্বভাব ওইদিকে পঞ্চাশটা গোনা অসুবিধা নেই এদিকে ভার হবে জানাতে চলে যাবে অথচ মাপটা তো আপনার দাড়ি পাল্লায় ওইভাবে তুলে দেবে বিষয়টা এমন না মাপ হবে আপনার কাজের উপরে গুরুত্বের ভিত্তিতে কিসের আপনি কাজটা কত সুন্দর করে করেছেন আল্লাহ ওইটা দেখবে এই জন্য আহসান ও আমালা দিয়েছেন সব যাতে ভালো কাজ আল্লাহ দেখতে চান আশা করছি আমি কি বোঝাতে চাই আপনি বুঝে ফেলেছেন আলহামদুলিল্লাহ আমি একটা হাদিস পড়েছিলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম জানিয়েছেন মান করাল করানা যে ব্যক্তি কোরআন পড়ে ফাস্তা জাহারা হো এবং এই কোরআনকে এজহার করে এজহার মানে না না এই ব্যাখ্যাটা অনেকে হয়তো জানেন না কোরআন পড়লে কোরআন যারা এজহার করবে এজহার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রকাশ করা এজহার মানে প্রচার করা এজহার মানে কায়েম করা এজহার মানে প্রতিষ্ঠিত করা এখানে অর্থ নেওয়া লাগবে যে ব্যক্তি কোরআন পড়বে আর কোরআনে বর্ণিত নিয়ম নীতিগুলো সমাজে পরিবারে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাবে কথা বোঝেননি তাহলে কোরআন যে পড়ে আর কোরআনকে সমাজে পরিবারে রাষ্ট্রে কায়েম করার প্রতিষ্ঠিত করার যারা চেষ্টা চালায় আল্লাহ তালা বলেন আদখলাহুল্লাহুল জান্না নবী বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে নাকি জান্নাতে দেবে আদখলাহুল্লাহুল জান্না শব্দের দিকে খেয়াল করেন থাক আদখলা মাঝি না মোজারে মোজারে মাঝি এটা অতীতের শব্দ পাস্ট নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে আপনাকে জান্নাতে দেবে কখন আপনি মারা যাবেন কবরে যাবেন কিয়ামত হবে বিচার আচার শেষ এরপরে তো আমরা তো কিন্তু এভাবে জানি যে মারা যাব কবরে দেবে কেয়ামতের যখন উঠব বিচার আচার শেষ হবে এরপরে জান্নাতে দেওয়ার কথা কিন্তু নবী বলেন আদ খলাহুল্লাহুল জান্না আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে আপনি মরেননি জান্নাতে গেলেন কি করি শব্দ যেহেতু গবেষণামূলক শব্দ খুব খেয়াল করেন তাহলে এই হাদিস থেকে শিক্ষা নেওয়া লাগবে আজকে কোরআন যারা পড়বে কোরআন পড়ার অর্থ আমি গত সপ্তাহে বলেছিলাম যেখানে জমান নামাজে ছিলাম মকবাজার আদিন হাসপাতালে আল্লাদিনা আতাই হুমল কিতাবা এতলুনা হু হাক্কা তিলাওয়াতি কেউ যদি কোরআন পড়তে চায় তাহলে তাকে হক আদায় করে পড়া লাগবে আর হক আদায় করে পড়ার শর্ত চারটা শুদ্ধ করে পড়া ওই বিষয়টা বোঝা যে জ্ঞান পাবেন ওখান থেকে ওই জ্ঞানের ওপরে আমল করা আর ওই জ্ঞানটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া এর নাম পড়া এর নাম কি এরকম পড়া করান বাংলাদেশে আছে না নেই হাদিসের দ্বিতীয় শব্দ ছিল ফাস্তা জাহারাও কোরআন পড়েই শেষ করে দেয় না এই কোরআনকে সে কায়েম করার জন্য চেষ্টা চালায় আপনি কোরআন পড়েন কিন্তু কোরআন কায়েমের কোনো চেষ্টা আপনার নেই তাহলে আপনি জান্নাতে চলে গেছেন এটাকে আপনার জন্যে এ কথা বলা লাগবে বোঝেন কথা বোঝেন আশা করছে কে বসাতে চায় আপনি বোঝাচ্ছেন আমি ইঙ্গিত দিয়ে গেলাম আমার নিচে নামার দরকার নেই এমনি দিনকাল ভালো না ঝামেলায় আছে আমি সরা ফাতেহা থেকে শিক্ষা দেওয়ার জন্য আজকে সরা ফাতেহার ভেতরে আমি যতটুকু পেয়েছি আমার তো মনে হয় পুরা কোরআন শরীর সামারাইজ করলে যা হবে ফাতেহার ভেতরে আল্লাহ তাই দিয়েছেন এই জন্য প্রত্যেক নামাজে যত রাকাত নামাজ পড়বেন সরা ফাতেহা ছাড়া আপনার নামাজ হবে সে যে নামাজই পড়েন ফাতিহা পড়াই লাগছে এমনকি জানাজার নামাজে অনেক ইমাম মতামত দিয়েছে যে সোরা ফাতিহা পড়া লাগবে সম্মানিত ভাইরা কেন আমি গুরুত্ব এতদিনে বুঝি না এখন বুঝতেছি যে সোরা ফাতেহা কি আছে এর ভেতরে আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলেন আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন আল্লাহ তো জবাব অবশ্যই দেয় যেহেতু আমাদের ওই কান নেই তাই আমরা শুনি না সারা ফাতেহার ভেতরে আল্লাহ জানাতে চায় তুমি যদি পৃথিবীর কোনো মানুষের কাছে কিছু পেতে চাও তাহলে প্রথম নিয়ম হচ্ছে তার প্রশংসা করা কি করা আপনি দেখবেন আপনি যদি চেয়ারম্যানের কাছে বা এমপির কাছে কিছু পেতে চান একটা চাকরি নেবেন অথবা কিছু নিতে চান টাকা পয়সা পেতে চান তাহলে প্রথমে যে তার প্রশংসা করা লাগবে যে আপনি এলাকার চেয়ারম্যান বা এমপি আপনি এলাকার কৃতি সন্তান আপনি যদি এলাকায় না জন্মাতেন আমরা অনেকেই কিছু পেতাম না না খেয়ে মরে যেতাম এরকম প্রশংসা একেবারে আপনি ফেনা তুলে ফেললেন মুখে এতগুলো প্রশংসা করার পরে সহসায় উনি কিন্তু জিজ্ঞাসা করবে ওই তুই কে বলবে না আপনাকে যদি না আসেনি আপনার প্রশংসা শোনার পরে কি বলবে যে বেটা তুই কে তখন আপনি বলবেন আমি নরসিংদী জেলার পলাশ থানার করতে তৈল গ্রামের ওই সাদ সাদিকালের ছেলে এই লোক আপনার সাথে যদি ওনার পরিচয় থাকে আপনার বাবার সাথে হয়তো চিনবে আল্লাহ পাক ঠিক এইভাবে প্রতিদিন নামাজের ভেতরে আপনাকে দাঁড় করিয়ে আপনার মুখ দিয়ে বের করিয়ে নিচ্ছে আপনি আল্লাহর কাছে কিছু পেতে চান এই জন্য প্রশংসা করলেন দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি প্রশংসা করছি সবগুলো ওই আল্লাহর জন্যে যিনি সব জগতের মালিক শুধু এই জগতের না কথাতে খেয়াল করেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলম না আলামিন বহু বছর এরকম জগৎ আল্লাহ আরও বানিয়েছেন এরকম পৃথিবী হচ্ছে সাত তবক জমিন সাত তবক আসমান বলা হয় না তাহলে এরকম পৃথিবী কয়টা সাতটা এরকম জমিন এরকম আসমান ওখানেও আল্লাহর সৃষ্টি কথা বলেন না কেন আল্লাহর সৃষ্টি যে আছে তার প্রমাণ কি সরা তলাকের ভেতরে আছে আল্লাহ বলেন প্রত্যেকটি জায়গায় আমি আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে সেখানেও ওইরকম আমার সৃষ্টি আছে এখন কি আছে ওইটা আমরা জানি না আমি শুধু বলেছিলাম যে আল্লাহ আমি প্রশংসা করছি শুধুমাত্র এই নরসিংদী পলাশ থানায় যতগুলো মানুষ আছে তাদের মতো না এরকম যত পলাশ আছে পৃথিবীতে এমনকি আরো জগৎ যেগুলো বানিয়েছ এরপরে আলামিন এর ভেতরে আছে সৌরজগৎ মানে সৌরজগতের ভেতরে কি আছে চাঁদ আছে সূর্য আছে গ্যালাক্সি আছে মিল্কি ওয়ে আছে নিহারিকা আছে ছায়াপথ আছে এক একটা যে কত বড় আপনার এই মাথায় ধরবে না পৃথিবীর চাইতেই সূর্যটা হচ্ছে ১৩ লক্ষ গুণ বড় এত বড় সূর্যকে গিলে খেয়ে ফেলতে পারে এরকম তারকা আল্লাহ বানিয়ে রেখেছে আর এরকম তারকা যদি ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায় ওই তারকাকে চুষে খেয়ে ফেলে চকলেটের মতো এত বড় ব্ল্যাক হোলও আল্লাহ বানিয়েছে আমি যখন আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন বললাম তখন জানালাম যে এরকম নিহারিকায় গ্যালাক্সিতে মিল্কিওয়েতে ব্ল্যাক হোলে ছায়াপথে যত প্রশংসা তোমার হয় সব আমি তোমার জন্যে দিলাম আর কারো জন্যে না তুমি রহমান তুমি রহিম তুমি মালিকিয়া আউমিদ্দিন কেয়ামতের একসত্র মালিকানা তোমার ওখানে কোনো পীরের কথা চলবে না কোন নবীর কথা চলবে না ওখানে শুধু চলবে কার কথা এ কথা আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে শোনালেন সহসায় আল্লাহ কিন্তু এ কথাগুলো শোনার পরে জিজ্ঞাসা করবে ওই তুই কে বলবে না হয়তো আপনি শোনেন না তাই আপনার ওই কান নেই হজরত অমর এই কথাগুলো শুনতেন নামাজে দাঁড়িয়ে এই জন্য তিনি নামাজের ভেতরে কেঁদে ফেলতেন আপনি তখন নিজে পরিচয় দিচ্ছেন ইয়া কানা ইয়া কানাস্তাইন হে আল্লাহ তুমি আমাকে চিনতে নি আমি তোমার গোলাম আমি কি এইয়া কানা আবুদু শুধু আমি না আমরা সবাই তোমার গোলাম শব্দটা ছিল কা ও এইয়া কিন্তু আল্লাহ উল্টিয়ে দিয়েছেন এইয়া কানা আবুদু দিয়েছেন এইয়া কা দেওয়ার অর্থ বাংলায় কি দাঁড়ায় শেষে হর্ষাই আছে একমাত্র তোমার এই একমাত্র তোমার তোমারই আমি তোমারই গোলাম এবং তোমার কাছে সাহায্য চাই আল্লাহ তালা জিজ্ঞাসা করছেন তুমি সাহায্য চাও কি সাহায্য করব বলো আপনার কিছু টাকা পয়সা নেই ছেলে মেয়ে হয় না আপনি ক্ষমতায় যেতে পারেন না যে এগারো বছর অনেক কিছুর অভাব আপনি কিচ্ছু বলেননি কি বলেছিলেন এই না বোধো আর ইয়াকা নাস্তাইন আপনি যে সাহায্য চান আল্লাহ সাহায্য দিতে চায় কিন্তু আপনি কি সাহায্য চেয়েছেন আপনি বললেন আল্লাহ ইহেদিন আসিরাতল মোস্তাকিম আমাকে সহজ সরল পথ দেখা এটা বলি তো ইহদিন সিরাতল মোস্তাকিম মানে কি সহজ সরল পথ না মোস্তাকিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্থায়ী পথ অথচ আমাদের কোরআনের অনুবাদ যেগুলো বাংলাদেশে আছে দেখবেন ওখানে সহজ সরল পথ লেখা আছে সহজ সরল পথের আরবি মোস্তাকিম না সেরাত মানে পথ মোস্তাকিম মানে স্থায়ী এই যে কায়েম থেকে এসেছে ইস্তেকামাত পয়দা করা মানে কি সঠিকভাবে দাঁড়িয়ে রাখা আল্লাহ তুমি এমন একটা পথ আমাকে দেখাও যেই পথে স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকা যায় সে কোন পথ সেরাতল্লাদিন আন আমতা আলাইহিম আপনি চাবেন ছেলে মেয়ে টাকা পয়সা আপনি ক্ষমতায় যেতে পারেন না সেটা চাবেন যে ক্ষমতা দাও অন্তত মেরে ধরে খেতে পারি সেসব না আপনি বলছেন আসছে রাতল মোস্তাকিম আমাকে তুমি স্থায়ীভাবে সহজ পথ দেখাও স্থায়ীভাবে পথ আপনি কি পথ চান আপনি বোঝাতে চেয়েছেন আল্লাহ এই বাংলাদেশে আমি ইসলাম মানতে গিয়ে দেখি হাজারো দল হাজারো মত আর যে যেই দলে আছে যে যেই মতে আছে ও মনে করছে এইটাই সঠিক আর বাকিগুলো সব ভুয়া এটা মনে করে তো নাকি আল্লাহ তালা ওইটা জানেন যে মানুষ মনে করে এই জন্য ইঙ্গিতটা দিয়েছেন যে তুমি আমাকে বসাতে চাও যে আল্লাহ আমাকে স্থায়ীভাবে সঠিক পথটা দেখান সঠিক মত বলতে তুমি বোঝাতে চাও যে সবাই এখন ডাকছে আমার দিকে অথচ সবার মুখে দেখি দাড়ি সবার মুখে জব্বা গায়ে টুপি আছে মাথায় হাতে তসবি আছে দেখতেও বেশ রসুলের মতো লাগে সবাই বলছে আমারটা সঠিক কিন্তু আমি তো বিভ্রান্তিতে পড়ে গেলাম ইসলাম মানতে গিয়ে এই আমাকে একটা স্থায়ী সঠিক পথ তুমি দেখা আল্লাহ তালা তখন প্রশ্ন করছেন যে স্থায়ী পথ সঠিক পথ তুমি এটা কোন পথ বোঝাতে চাও দেখি তুমি নিজেই বলো আপনি নিজের থেকে কি বলেছিলেন আলাইহিম আল্লাহ তালা আমি তোমার কাছে সঠিক স্থায়ী পথ বলতে ওই পদ বোঝাই যেই পথে তুমি পুরস্কার দিয়েছ এখন তোমার পুরস্কার যারা পেয়েছে তাদের পথ তুমি আমাদেরকে দেখাও এখন আল্লাহর পুরস্কার পেয়েছে কারা

এটা সোরা নেশায় আছে পাঁচ নাম্বার পাড়া আট নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে আল্লাহ তালা বলেন হে নবী আমি আল্লাহ এবং রসুলের অনগত্য যারা করে তাদেরকে আমি পুরস্কার দেব এ পুরস্কার ভেতরে চার প্রকার মানুষের নাম পেয়েছি এক নাম্বার নবীরা দুই নাম্বারে সিদ্দিকরা তিন নাম্বারে শহীদরা চার নাম্বারে সলিহীন এবং নেককার বান্দা যারা তারা এবার আসেন নবীরা পুরস্কার পেয়েছে কেন এক একটা শব্দে যে কত কথা আছে এই জন্য তো গবেষণা করলে নতুন নতুন কথা বের হয় পুরস্কার পেয়েছে কয় প্রকার লোক সবাই বলেন আর এক নম্বরে নবীরা শুধু আপেল খেয়েছে আর পুরস্কার পেয়েছে কেন পুরস্কার পেয়েছে সোরা ইয়াসিনের তিরিশ নাম্বার আয়াতটা ব্যাখ্যা দেখেন কেন নবীরা পুরস্কার পেল আমি এখন ওই দিকে যেতে চাচ্ছি না সময় যেহেতু অনেক বেশি হয়ে গেছে দ্বিতীয় নাম্বারের শহীদরা সিদ্দিকরা শহীদ কারা সিদ্দিক কারা বাংলাদেশে তো হিন্দু মল্ল শহীদ হয়ে যায় অথচ শহীদ হওয়ার জন্য শর্ত দুইটা এক নম্বরে তার ইমান থাকা লাগবে দুই নম্বর আল্লাহর দিন কায়েমের জন্য সে চেষ্টা চালাবে আর বাংলাদেশে রাস্তা দখল করতে গিয়ে মরে গেছে অসহ্য ওর ইমান থাকে থাক না থাকে না থাক হল দখল করতে গিয়ে মরে গেছে ও কি শহীদ এমনকি সেদিন বাড়িয়া থেকে আসার সময় রাস্তার বিশ্ব রোডের সাথে দেখি একটা কবর ওই কবরে লেখা শহীদ শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত এর নাম শুনে বোঝা যাচ্ছে যে কয় নাম্বার শহীদ ও হয়তো ওই সাদার টাকা ভাগাভাগি করতে যে মরে গেছে কথা বুঝতেছেন আরো নিচে নামা লাগবে এই শহীদ শহীদ হয়েছিলেন হজরতে হানসালা শহীদ হয়েছিলেন হজরত হামজা তাদের শাহাদত ভাবে কবুল হয়েছে হজরতে হামজার মেয়ে রসুলের কাছে গিয়ে বললেন ভাই আমার বাবা যে জান্নাতে শহীদ হলে জান্নাতে যায় আপনি আমার বাবাকে একটু দেখান তিনি বললেন আমি দেখাবো কি করে হঠাৎ করে মেয়েটা আকাশের দিকে তাকিয়ে ডাক দিচ্ছে আব্বু আমি এখানে নবীজি বললেন বোন আমার কাকে ডাক দাও ওই যে আমার বাবা কাদের সাথে যেন পাখা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে আকাশে বিশ্বনবী বললেন বোন আমার ওটা এ দুনিয়া না ওটা জান্নাতে তোমার বাবা ফেরেস্তাদের সাথে পরিভ্রমণ করছে তোমার শহীদ হলে যে জান্নাত পাওয়া যায় এটা প্রমাণ হয়ে গেছে হজরত হামজার জীবন দিয়ে এটা ছিল শহীদ এরপরে সিদ্দিকিন সিদ্দিক কাকে বলে সত্যকে সত্য জানার পরে যারা মেনে নেয় তারা সিদ্দিক কথা বুঝতেছেন এই জন্য আয়াতের শেষে আছে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন হে আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে চালিও না যারা মাগদুব এবং দল্লিন মাগদুব হচ্ছে ইয়াহুদিরা আর দল্লিন খ্রিস্টানরা যারা পথ ভ্রান্ত এবং আল্লাহর গজব যারা পেয়েছে আপনি নামাজের ভেতরে দাঁড়িয়ে যদি একশো রাখাতো নামাজ পড়েন একশো রাখাতে কি বলছেন আল্লাহ তুমি তাদের ওপরে গজব দাও ধ্বংস করো যারা ইহুদি খ্রিস্টান ওদের পথ তুমি আমাদেরকে দেখিও না এ দোয়া করছে কে এ কথা বলা লাগবে আপনি নিজে দোয়া করছেন আল্লাহর কাছে এখন ইহুদি আর খ্রিস্টানদের উপরে আল্লাহর গজব নাজিল করার জন্য আপনি কেন বললেন কারণ তারা সত্যকে সত্য জানার পরেও মানে নাই ওরা কিন্তু জানতো যে মোহাম্মদ সাল্লাম শেষ নবী এক কথা বলে না কেন কোরআন যে তার উপরে নাসিল হয়েছে এটা সঠিক কেতাব ওরা জানতো জানার পরেও হিংসা করে অহংকার করে মানে না তাহলে এই সত্যকে জানার পরে যারা হিংসা করে অহংকার করে মানে না এরা হয় এহুদি নাই খ্রিস্টানদের দোষর